আলো মর গেল হেই রানী আখিরে তো করিল গুণী আলো মর গেল হেই রানী আখিরে তো করিল গুণী চোরা চোরা না করা তোর মতে সাইরা পাগল কলা পাগল কলা চেহারা তো পাগল কলা ছগলি কলা ছগলি